আসসালামু আলাইকুম আমি মাহফুজ তো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো আমাদের আইপিতে যে সার্ভে অ্যাকাউন্টগুলো তার মধ্যে যে ব্র্যান্ডার সার্ভে এটা অনেক ভালো রেসপন্স করতেছে অনেক ভালো ফিডব্যাক এটার তো আজকে আপনাদেরকে আমি এটা থেকে একটা সার্ভে করে দেখাবো অল্প কিছু পয়েন্টের ছোট বেশ ভ্রান্তি সহ মনে হয় হতে যাচ্ছে ভিডিওটা তো ভুলভ্রান্তি একটু আমার আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সেটা ঠিক করে নেবেন বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ করে আর কি ইংলিশ যেই ক্ষেত্রগুলোতে আছে সেইগুলা তো এই যে সার্ভেগুলো দেখেন এই যে যেমন এই সার্ভেটা দেখেন পয়েন্ট ষোলো পয়েন্টস দুই মিনিটের একটা সার্ভে তো আমরা যদি এটা টেক করি আমাদের অন্য একটা পেজে রিডিরেক্ট করছে এখানে আরেকটা সার্ভে চলে এসছে তো আমরা হচ্ছে যে দেখি ষোলো পয়েন্টস এখানে এক মিনিট দেওয়া আছে অর্চিড হাইট গট দেখা যাক এখানে কি দিচ্ছে আমাদের এই যে এটা দেখবেন এখানে আচ্ছা ওইটা আমি পরে দেখাবো অন্য অনেক সময় আচ্ছা তো আমরা অ্যাগ্রি করলাম সব কিছু পরে এগুলাতে একটু টাইম দিবেন যে এটা পড়তে একটা মানুষের মিনিমাম মহিলাও যদি সে যেহেতু না নাগরিক ইংলিশেই তাদের সব কিছু মিনিমাম তিরিশ সেকেন্ড তো লাগবেই সুতরাং একটু টাইম দেবেন আর কি তাড়াহুড়ো না করাই ভালো দেখা যাক আমরা সার্ভেটা পারি কি না আচ্ছা এসছে তারপরে বলছে what is a relationship status marriage তারপর হচ্ছে are you register to vote এটা অবশ্যই সব সময় প্রত্যেক সময়ের জন্য যে কোনো সাইটে ইয়েস দিবেন যেহেতু আপনার এখানে বয়স অনুযায়ী অবশ্যই এইটিন প্লাস সুতরাং হচ্ছে যে আপনি ভোটের জন্য রেজিস্টার হয়েছেন এ নিয়ে আরও বিস্তারিত কিছু ব্যাখ্যা আছে সেগুলো দিব তবে এটা সবসময় ইয়েস দিবেন নেক্সট একটু লেট হচ্ছে নেট স্পিড কম তারপরে বলছে হচ্ছে যে how often do you make annual goals আর রিজলিউশনস হ্যাঁ এটা হচ্ছে যে মোটামুটি এভরি ইয়ার দিয়ে দিবেন অলমোস্ট এভরি ইয়ার কারণ একটু বিনোদন সবাই চায় না আচ্ছা imagine you could create your perfect online master class আমাদেরকে এখানে লিখতে হবে তো in your perfect master class what is the one topic skill idea you would want to learn it should be it should be about all over the uh, matter should be allowed all over the matter. Form Okay, I make the English kacha যদিও এটার কোনো মিনিং হয়নি আচ্ছা for your children topic skill idea who is the one expect influence authority this you uh, would want to teach your master class yeah, we want to teach yes why it if traffic okay claiming students saving you একটা দিলেই হইল with person audio want to teach আচ্ছা এখানে কিছু হচ্ছে যে পার্সনের নাম দিয়ে দিছে হয়তো বা তারা খুব ফেমাস ইউএসএতে Xiaomi Audio Realistic Pay for the Matcha Glass Same Dogs listen by your chosen expert plus two premium download or for encrypt. How much value would you want is to one clothing this at master class? Lot of value. Art per proposal four thousand দিয়ে দিলাম purchase traffic or purchase purpose meaning আসতে happiness oh shit একটা দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এখানে এটা আছে খেয়াল করি না তো যে ষোলো পয়েন্টস পেয়ে গেলাম আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সামনে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম